সাথে আপনি দুশ্লিপ সবসময় পড়তে পারবেন না জিকির আসিকা সবসময় করা যায় আল্লাহ জিকির মনে মনে করেন আপনি সবসময় করতে পারবেন কিন্তু যখন অজু থাকবে না আপনার অজুবিহীন অবস্থায় দুরুশরীফ পাঠ করা উচিত নয় যখন মানুষ অপবিত্র অবস্থা থাকে তখন দুরুশরীফ পাঠ করা উচিত নয় যখন মানুষ হাঁটা চলাতে থাকে হাঁটতেছে হাঁটতেছে আপনি এখন দুরুশরীফ পড়বেন না বেয়াদপে আপনি হাঁটতেছে আপনি জিকির করতে পারবেন জিকির করার অনুমতি রয়েছে আর যেহেতু আল্লাহ রসুল আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোনো অবস্থায় আপনি হাঁটতেছেন হাঁটতেছেন কথাও বলতেছেন না এটা চরম করার সময় পাঠ করা যাবে না এটা তারপরে যখন মহিলাদের অসুস্থতা থাকে হায়েজ নেফাজ অবস্থা থাকে তখন দুশ্চিত পড়া ঠিক নয় এরকমভাবে পুরুষরা যখন অপবিত্র থাকে তখনও দুশ্চিত পড়া ঠিক নয় এরকম কিছু জায়গা রয়েছে যে অবস্থাতে যে দুশ্চিত পড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে আর অন্য সময় আমরা যে দৃশ্যই পড়ব দৃশ্যই না পড়লে আপনি এই নামাজ পড়ছেন একটু মোনাজাত দিয়েছেন আল্লাহর কাছে দুশ্রী পড়লেন না ওমর আদালত থেকে হাদিস তিনি বলেন যে তার দোয়াটা আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থা থাকে দুশ্রীফ পড়লে এই দুরুদের কুটকি লাগাই দিলে আল্লাহ পাকের কাছে ধরো এই দোয়াটা চলে যায় কবুল হয়ে যায় সুহানাল দুরুদের অনেক মর্তবা রয়েছে যে কথা বলতেছিলাম আমরা দুরুদ শরীফ একটা আবাদত করতে হবে শুদ্ধতার সাথে সম্মানের সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমরা যে সাধারণত দুশ্রী পড়ি নামাজের মধ্যে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صل على একবার বারিকালা এই যে দুরুদ দুরুদ ইব্রাহিম বলা হয় দুরুদের মধ্যে কোনো সুর কোনো নাচ গান কিছুই নেই এমনিতে আমরা যদি অন্য দুরুদ পড়ি اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم درود أمي বলা হয় اللهم صل على سيدنا محمد অথবা একসাথে মিলিয়ে করলে اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم পারলে ছোট ছোট দুরুদ রয়েছে দুরুদ সাইফুল্লাহ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইফুল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়া সাল্লিম এই দুরুদ শরীফ পারেন দুরুদ শিফা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা দুরুদ শিফা রয়েছে শাফি রহমতুল্লাহ আলাই আসলে পাক স্বপ্নে দেখছেন তিনি আল্লাহ শাফি রহমতুল্লাহ একটা দুরুদ শিক্ষা দিয়েছেন اللهم صل على سيدنا محمد كلما كلما ذكره الذاكرون اللهم صل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون এমনি ভাবে ছোট ছোট দুরুশরীফ রয়েছে আপনার যে দুরুশরীফটা মুখস্থ করে রাখতে সুবিধা হয় একবার কোনো দূরত মুখস্থ নাই আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় দুরুশরীফ মুখস্থ নাই এই ছোট দূরতগুলো পড়তে পারেন এখন দেখেন আমরা কোনো বড় মসজিদ যখন কায়েম হয় কিছু দুরশরীফ আমরা হুজুরদের মুখ থেকে শুনি আমাদের সেখানে মসজিদের মধ্যে মানুষদের শুরু শুরু পড়ানো হয় তবে এই দৃশ্যে পড়তে গেলে যদি ভুল হয়ে যায় তাহলে সবের পরিবর্তে গুণা হয়ে যাবে আরবি ভাষা শুদ্ধ করে পড়তে হবে এই যে আমরা পড়ি আল্লাহ সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আগে যে দৃশ্যই পড়েছি এখন যে দৃশ্যই পড়লাম এই দৃশ্যই পড়তে একটু ভালো লাগে না একটু ভালো লাগে মনটা একটু ভালো লাগে কিন্তু এই যদি ভালো লাগার ক্ষেত্রে যদি আপনি শুদ্ধ করে পড়তে না জানেন দেখেন এখানে একটা শব্দ আছে আল্লাহ সাল্লাহ সাইদানা اللهم صل على سيدنا مولانا মুহাম্মদ এই যে মোহাম্মদ টান দিয়ে ফেলে এখানে মোহাম্মদ মধ্যে কোনো টান নাই আল্লাহ আল্লাহ এই যে টান দেয় এই যে টানগুলা দেয় এই যে মোহাম্মদ শব্দ টান নাই ওয়ালা আলী হলো ওয়ালা উপরে আলী মানে বংশ আল্লাহ রসুলের বংশের উপরে বলে কি ওয়ালা আলী ওয়ালা আলী সাইদেনা এখন দেখেন কোথায় ওয়ালা আলী আর এখন শুদ্ধি পড়তে গেলে বলে কি ওয়ালা আলী সাইদেনা এই দূরদূরে পড়লে একবারে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আরেকটা তো আছে একবারে অনেক বেশি টান দিয়ে অনেক বেশি টান দিয়ে অসুখ দুশ্রী পড়ে আমাদের পড়তে ভালো লাগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সময় করছেন না তারা এইভাবে এই দুরুদের মধ্যে কমপক্ষে দশ পনেরোটা ভুল আছে যদি এইভাবে আপনি টান পড়েন আরবি ভাষা যেখানে টান নাই সেখানে টান দিলেন আপনার হুজুরে টান দিল আপনি টানের সাথে কান্না চলে আসলো কিন্তু আপনি এই যে দুরুশিবের মধ্যে দশ বারোটা ভুল করে ফেললেন এই ভুলগুলোর দায় দিবে কে সুর আবার একটা দুরুশিবা পড়ে টান দেওয়া ছাড়া টান নাই কিভাবে নবিয়ানা মাওলানা এই কি এখানে টানগুলো আছে টানগুলো একটাও নাই তাহলে এই যে সুদ দিতে গেলে যে কথা আমি বোঝাতে চেষ্টা করেছি সুদ দিতে গেলে আপনার এই আরবি ভাষা আপনার শব্দ ঠিক থাকবে না অর্থ ঠিক থাকবে না ভুল হয়ে যাবে দূরস্বরীফ আপনার সুরে সুরে পড়া এখানে সুরে পড়তে গেলে আপনার ভুল হয়ে যাবে দূরত করতে হবে আবাদত করতে হবে অত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে ছোট দূরত আল্লাহ আলা মোহাম্মদ অথবা আমরা যদি উৎসে করি আল্লাহ আলা سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إذ দৃশ্যই পড়লে একটা ভুল হবে না এই কোনো অতিরিক্ত কোনো টান নাই আবার টান বিহীনও না তো যে দুরুশরীফ পড়লে আপনার আমার ভুল হয়ে যায় ও দুরুশরীফের কাছে আমরা ও দুরুশরীফ না পড়াই ভালো পড়তে গেলে আমার ভুল হওয়ার কারণে আমার সবের পরিবর্তে উল্টো গুণা হয়ে যাবে সম্মানিত হাজিরেন দুশ্চিন্তাকে এত অবহেলা করে দেওয়া যাবে না কারণ দুশ্চিন্তা পড়ার ক্ষেত্রে দেখেন আপনি কতবার পড়বেন আপনি পবিত্র আছেন সময় আছে নামাজের বিছানায় বসে পবিত্র জায়গায় বসে আপনি যত বেশি বা দৃশ্য পড়বেন তত তিরিশ গুণ দশটা আল্লাহ একটা একবার দোষী করলে দশটা রহমত নাজিল হবে আল্লাহ পাকের পক্ষ থেকে দশটি গুনামাপ হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আবার দশটি তার দরজা বৃদ্ধি পেয়ে যাবে তাহলে দুরুশরীফের এই নিয়ামতগুলো পেতে হলে এই নিয়ামতগুলো পেতে হলে আমাকে আপনাকে দুরুশরীফ করতে অত্যন্ত ভদ্রতার সাথে নম্রতার সাথে শুদ্ধ করে অনেকে আমরা ওই যে সুরে সুরে সবসময় পড়ছি ওই সুরে দুরুশরীফ ছাড়া কোনো দুরুশরীফ মুখাস্ত এই পর্যন্ত করতে পারি না তাদেরই সমস্যা বেশি হয়ে যায় পড়তে গেলে একজন মুরব্বীকে এই দুরুশরীফ পড়ার জন্য বলছিলাম বলার পরে ওনাকে উনি আমাকে বললেন যে আপনি যে দুরুশরীফ পড়তে বলছেন এসাম নামাজের পরে একশো বার আমি চেষ্টা করে দেখছি আমার এক ঘন্টাও শেষ হয় না এক ঘন্টাও একশো বার দুরুশরীফ পড়তে পারে না জিজ্ঞেস করলাম কি কেন কোন দুরুশরীফ পড়েন ওই যে অনেক বড় শরীর যেটা একটা মুখস্থ করছে এই পড়তে পড়তে একবার পড়তে তার কয়েক মিনিট সময় লাগে যায় অথচ আপনি আল্লাহ আলা সঈদনা মোহাম্মদ নবী লুম্মি ও আলিহি ওয়াসাল্লিম এসার নামাজের পরে বসেন দশ মিনিটও লাগবে না সাত আট মিনিট করে লাগবে